আড়া ময়দা সুজিতে ভালো মতো মারছো জি জি কি আবার চাই গরম ঠিক আছে ফা দেখি ফা দেখি শাড়ি উড়া উড়া কি ফার মধ্যে আড়া ময়দা সুজি মারছো জি না মারস তো কেন অরিজিনাল হ্যাঁ অরিজিনাল জি পার রং ঠিক আছে তাই এত রং যাক চলবো ঠিক আছে আর মা যেটা করছে আনলাই সিলেক্ট করছে ফাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্নেরও আর খুব পছন্দ হইছে ভালো হইছে তো শোন তোর একটা কথা বলি জি তোকে আমি কখনোই তুমি করে বলতে পারব না এত ফিরিত আর মধ্যে নাই আয় তোরে সব সময় তুই তুই করে বললাম কারণ তুই তোর বয়সে ছোট তুই তুই করে করুম কিন্তু কি ওরে বাবু রে সমানে সমানে টক্কর কেন তুই আমনে আমনে করে বলাবি তুই আমনে করে কবি স্বামী মনে থাকবো নি জি হ্যাঁ হ্যাঁ তয় আন্নের পাডা আরে দেখান তোর কি মনে হয় তোর গালের মতো আয়ার ফায়ার মধ্যে আটা মধ্যে দেখাইতে কইছি দেখান না কিরবি তুই ফাঁতে কিরবি সালাম কইতামারি সালাম নি করবি আচ্ছা ঠিক আছে তবে সালাম পাওয়ার মতো অত যোগ্য স্বামী কিন্তু ন তুই বুঝিস না তোর বাসার হইতে আমি তুই তুই করতেছি তারপরে তুই বাসার হইতে যেতে একটা জিনিস চাইছ এটা না দিতেও পারি না সালাম করল বাসি থাক হুম বাসি এই আরেকবার কর তিনবার কর